special attention to the development of Sri Mayapur Dham, publish all the devotional literature, satisfy the people of the world by distributing the Lord's holy names, guide the living entities in such a way that they will take the chanting of the holy names of the Lord while cultivating pure devotional service. So this is the vow, this is the prayer of uh, Bhaktivinoda Thakur, so I hope that uh, all of the guests who have assembled here and all the devotees who imbibe that mood. And we welcome all of you and hope that you will have a very wonderful evening. সারা বিশ্বব্যাপী যে করোনা মতিমারি ইত্যাদি বিশ্ব শান্তির জন্য এবং আমাদের আধ্যাত্মিক জীবন যাতে আরো অগ্রগতি করতে পারি শাস্ত্রে আছে অনাসত্যস্য বিষয়ান যথার যত নির্বন্ধে কৃষ্ণ সম্বন্ধে যুক্ত বৈরাগ্য রূপ গোস্বাইপাদ তিনি ব্যক্ত করেছেন যে আমরা যদি কৃষ্ণ ভাবনাময় হয়ে সারা বছর থাকতে চাই তাহলে আমাদের যে বিষয় যেসব বিষয়ের মাধ্যমে আমরা থাকি সেগুলো যদি কৃষ্ণের সাথে যুক্ত করতে পারি তাই এরকম অনুষ্ঠান যদিও আমরা যদি সেটাও ভগবানের সাথে যুক্ত করতে পারি তাহলে আমাদের কৃষ্ণ ভাবনাময় হয়ে উঠব তাই এখানে যারা উপস্থিত ভক্তবৃন্দ তাদের উদ্দেশ্যে আমাদের স্বাগতম যে আমরা যারা এখানে দেখছেন এবং উপস্থিত বিভিন্ন ভিউ আছে